আমরা এখন এটি খুলে নিচ্ছি করেছি ভিডিওটা অনেকটাই সরকম সাদাও টিভি আসলে এটা মিশিটি সম্ভবত চায় নাই হতে পারে অ্যাক্টিভিটি কিকসাটা কিন্তু এখনো স্ট্রং আসলে এখানে থাকতে বলছি টিভিটি দেখতে থাকি অনেকটাই যে হয় এটা আইসি থেকে কারণ টিভিটি আমি আরও দুই বছর আগে একবার কাজ করে দিয়েছিলাম তখন আমি ইউটিউবে কাজ করি না তখন আমি আমার কাজ নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম তো এখন অনেক রিকোয়েস্ট করে কারণ আমি ইউটিউব চ্যানেল চালু করে আপনাদের মাঝে শেয়ার করছি অনেক কাজ বা চেষ্টা করছি তো এটার প্রবলেম হচ্ছে আইসি যে কানেক্টিভগুলি আছে এগুলো লুজ হয়ে তো লুজ কানেকশন হলে অনেক সময় গ্রাফিকে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় আমি কি করবো আইসি যে কানেকশনগুলো জ্বালাই দেবো তো আমি হোলসেল ঝামেলা করে দিলাম সব হয়ে গেলে দেখি অকেজ হয়ে যাবে তো যাকে যার কারণে আমি এটাকে আমার দোকানে নিয়ে এসেছি তো কাস্টমার দোকানে নিয়ে এসেছি তো আমি এখানে সুন্দর করে দেবো সুন্দর করে স্কিপ করে নিই পার্স খারাপ হয়নি বুঝছেন আচ্ছা, আচ্ছা, মানে? দেখতে কোনো পার্স খারাপ হয়নি এটা শুধু লুজ কালেকশন হয়েছে আমি দীর্ঘদিন চলতে চলতে আমি এখন আইসি কাজটি করছি জানি খেতে জানা জানা যদি না আমি কাজে খেতে আমি लागे सिया कल्गा की बात किस बनना अरे भाई और दादा बात you. অন্যান্য আরো যে তো এই টিভিটি আসলে আরো দুই বছর আগেই অকেজু করে দিয়েছিল হয়তো কোনো আমাদের মেকানিক ভাই তো আমি তখন শহর থেকে গ্রামে এসে তখন নতুন আমি সার্ভিসিং সেন্টার চালু করেছিলাম তখন এই ভাইয়ের এই কাজটি আমি করে দিয়েছিলাম তো মোটামুটি ভালোই দেখেছেন তিনি এখনো আরো ভালো চলবে তো আপনারা যারা কাজ করাতে চান বজ্রপাতে নষ্ট হয়ে গেছে ভাড়া করে জ্বলে গেছে বারবার মেকানিক্সের কাছে নিতে আনতেও হরেন হয়ে হচ্ছেন তো যে সমস্ত টিভি ঘন ঘন ডিস্টার্ব দিচ্ছে তো সেই সমস্ত টিভি আমাদের কাছ থেকে রিপেয়ারিং করে নিতে পারেন অথবা সার্ভিসিং করে নিতে পারেন আবার পুনরায় নতুনের মতন দেখতে পারবেন আমরা কাজ শেষে প্রতিটা রিপেয়ারিং টিভি তিরিশ দিন গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ দিনের মধ্যে ওই প্রবলেম হলে আমরা পুনরায় ফ্রি সার্ভিসিং করে আবার পুনরায় দেখতে পারেন তারা আপনারা আমাদের সার্ভিসিং সেন্টারে এসে কাজগুলি করে নিয়ে দেখতে পারেন তো আমরা কোথায় নয় আমরা কাজেই পরিচয় আমরা কাজ করে কাজ করাই নিয়ে দেখবেন ভালো হলে অবশ্যই আসবেন আমি যে এটার কাজটি করতেছি এটার কাজটি আসলে তেমন কোনো প্রবলেম হয়নি শুধুই মাত্র লুজ কালেকশনের জন্য মানে লুজ কালেকশন অনেক সময় আইসি থেকে লুজ কালেকশন হয়ে যায় চলতে চলতে তখন গ্রাফিক্সে এসটিতে বিভিন্ন প্রকার প্রবলেম দেখা দেয় তো এটার ক্ষেত্রটাও ঠিক যেরকমই ঘটেছে তা আমাদের সার্ভিসিং সেন্টারটি অবশ্যই আপনারা জেনে থাকবেন আমাদের সার্ভিসিং সেন্টারটি বর্তমান এখন ষাট নল ফকিরকান্দি সবুজের বাড়ি অবস্থিত তা আমাদের একটি ছোট শাখাও রয়েছে সেটা হচ্ছে এক নং ষাট নল চৌরাস্তা কোনো মার্কেট আমাদের সাথে যোগাযোগ করার আরও কিছু মাধ্যম রয়েছে আমরা ভিডিওর মাঝে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে থাকি চাইলে আপনারা সেখান থেকেও যোগাযোগ করেও আমাদের কাছে কাছ থেকে কাজ করে নিতে পারবেন আমাদের আরও একাধিক মহিলা টেকনিশিয়ানও রয়েছে তো শুধু আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করে থাকি তো আমাদের কাজটি শেষ এখন একটু শুকিয়ে নেব যাতে আমাদের গান প্রয়োজন হয় আসলে খুঁজে পাচ্ছি না পাইছি এখন আমি যে ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করে থাকি একটি ভিডিও কিন্তু শেষ নয় বন্ধুরা কারণ আমি আমার কাস্টমারের সামনেও কাজ করে থাকি প্লাস আপনাদের মাঝেও সে কাজগুলি শেয়ার করে থাকি হয়তো একেবারেই কাজটি নিয়ে হয়তো আপনাদেরকে দেখাতে পারি না কারণ যেহেতু আমি একলাই কাজগুলি করে থাকি কারণ আমার দোকানটি যে শাখাটি আমি বসে কাজ করি সেই শাখাটি অনেকটাই ছোট দুজন লোক প্রবেশ করে কাজ করা যায় না তো যার কারণে আমি একাই কাজ করে থাকি তো যারা ট্রেনিং নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ট্রেনিং দিয়ে থাকি আমাদের এই লজেন্সটা বাংলাদেশের যে কোনো ঐক্য স্থান বিশেষে ফোন করলে আপনি পাবেন তাই প্রতি পাতা লবিংসের দাম মাত্র দশ টাকা দশ টাকা আসুন আমাদের প্রচার লক্ষ্য করে দেখুন আমাদের কাজটি লবিং করে ঐক্যে আমরা বাতাসের সাগরে এসে বেড়াচ্ছি বাতাসের সঙ্গে ধুলো বালি সরকার দোয়া দোয়া উচিত বাতাসের সঙ্গে হয়ে আকাশে না ছোটবেলায় ইনকাম করতে ছোটবেলায় ইনকাম সে কাজটি শেষ হলো এখন আমরা পাশগুলি অনেকটাই আসলে পুরান হয়ে গেছে তো তো যার কারণে এই ধরনের সমস্যাটা দেখা দিয়েছে তারপরেও টিভিটি আরও মোটামুটি বছরখানি ব্যবহার করতে পারবেন তারা এমনিতে আসলে দেখার মধ্যে আমি মিটার ব্যবহার করলাম না কারণ এটা ওইরকম কোনো প্রবলেম নয় যার কারণে ওইরকমভাবে আমি মিটার চেক করলাম না কারণ অ্যাক্টিভিটি আমাদের হোম সার্ভিসিং সেবা থেকে আমি নিজে দেখেছিলাম স্যাম্পল কিছু সমস্যা কারণ সমস্যাটি যদিও স্যাম্পল হয় কিন্তু এই কাজটি আসলে বাসায় করাটা অনেকটাই কষ্টকর বাসায় করাটাও রিক্স যার কারণে কারণ বাসায় যথেষ্ট পরিমাণ আলো থাকে না আইসির কাজগুলি করতে হলে অবশ্যই যথেষ্ট পরিমাণ আলো নিয়েই কাজটা করতে হয় Thank you. あ、甘いし。甘いし。Sudah isi. Jinjil udah disetting ke semua. Jinjil belum. Baik deh, baik deh. Baik deh. Acha, baik hai. Oh, baik deh. বন্ধুরা এই টিভিটি আমাদের কাজ করা ওকে এখন আমরা ফিটিং করে দেব যে হ্যাঁ। এটা কিছু দিয়ে না এটা হ্যাঁ। এটা ইন্দুরে খেয়াল ইন্দুরে ফেলছে না টিপ দিয়ে তো ভাই হবে না এখানে হলো যে পিছনে যে ছয়টা পিন আছে হ্যাঁ। এই ছয়টা পিনের তিনটা পিন কাজ আছে আচ্ছা, আচ্ছা। তিনটা পিন হলো আউট তিনটা আর হলো ইনপুট হলো তিনটা আছে তো আছে অনেক মানে ওটা লাগাইয়া দেখতে হবে যে এটা কাজ করে কিনা হ্যাঁ। সব পাওয়া যাবে আপনার কাজ আমি খুঁজে দেবো টেনশন আচ্ছা, আছে আর আপনি এইটা দেই চলতে যেহেতু এটা চলে না চালান না নতুন অবস্থা আর আশা করি আমি চলবো চালাইবেন এটা আকাশ আকাশ সবই না ফুলা রাখলাম কই টিভিটা ভালা টিভিটা একদম ক্লিয়ার আমি এত টিভি নতুন টিভি আমার লাগে ফেস নতুন এটা লাগে ফেস তো আসলে কাস্টমার বলতেছেন নতুন টিভি এই টিভির সাথে ফেল সেটি ভালোই চলছে মোটামুটি বছর দুইখানেক বেড়া আমরাও চাই আমাদের এই Sabuj electronics engineering works and technical training centre আমরাও চাই যে কাস্টমার অবশ্যই ভালো ব্যবহার করুক কারণ আমরা অ্যাক্টিভি বারবার ঠিক করতে চাই না আমরা চাই অ্যাক্টিভি একবার রিপেয়ারিং করে দিলি যাতে দীর্ঘদিন অনেকে গুজব ছড়ায় আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি ক্ষতি করার জন্য যে তাদের থেকে আপনারা অবশ্য দূরে থাকবেন বাস্তবতা আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিয়ে তারপরে দেখেই আমাদের বলবেন যে ভাই হ আমরা ভালো কাজ করছি না বা অন্য কিন্তু অনেকেই গ্রাম অঞ্চলের ভিতরে বিভিন্ন প্রকার গুজব ছড়ায় ছড়ায় যেহেতু আমরা অল্প সময়ে গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি তো বিভিন্ন মেকানিক্স রয়েছে আমাদের তারাই এই বিভিন্ন ধরনের গুজবগুলো ছড়ায় মানে কাস্টমারকে বিভ্রান্তির ভিতরে ফেলে দেয় তো যারা আসলে আমাদের কাছ থেকে কাজ করে নিয়েছে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা কোনো সময় মিথ্যা কাজ করি না আমরা অতিটা কাজ কাস্টমারের চোখের সামনেই করে দিই এবং এখন তো আমরা ইউটিউবও কাজ দিয়ে দিই যাতে করে অন্যদেরও কিছুটা উপকারে আসে আমাদের কাজটি শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম